আসসালামু আলাইকুম hello guys welcome back to my channel for another video অ্যাডোবি ওয়ান মিন চ্যানেলে সাথে থাকার জন্য সবাইকে স্বাগতম এবং আজকের ভিডিওতে দেখাবো যে আমরা হোটেল রেডিসনের ভিউটা কীভাবে নেব সেই সম্পর্কে বিস্তারিত চলুন শুরু করা যাক আমরা পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশে গেলাম বাংলাদেশের মধ্যে ঢাকায় গেলাম এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে হোটেল রেডিসনের একটি আইকন এবং এর টপ ভিউ যেটা সেই ভিউটা আমরা দেখতে পাচ্ছি তো আপনারা যারা উত্তরবঙ্গ থেকে আসবেন বাইপেল হয়ে নবীনগর জামগড়া হয়ে আশুলিয়ার ভেতর দিয়ে আপনারা আবদুল্লাপুর বেরিবাদ দিয়ে উত্তরের ভেতরে প্রবেশ করবেন তো উত্তরা থেকে আপনারা রাজলক্ষ্মীর সামনে দিয়ে এয়ারপোর্টের সামনে দিয়ে কুড়িল বিশ্ব রোহিটে আসতে পারবেন এবং যারা সায়দাবাদ হয়ে আসবেন তারা সায়দাবাদ থেকে তেজগার উপর দিয়ে সরাসরি হোটেল রেডিসনে আসতে পারবেন যারা এয়ারলাইন্সে আসবেন তারা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সরাসরি আপনারা যে কোনো গাড়ি বা উবার নিয়ে আপনারা এখানে আসতে পারবেন তো আমরা যখন চলে আসলাম দেখি আমরা এর কিছু ভিউ দেখব বাহিরের অংশটা আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমরা টপ ভিউটা দেখলাম এবং বাহিরের যে অংশগুলো অত্যন্ত সুন্দর পেছনে একটি সুইমিং পুল আছে এবং ভেতরে ইনডোরে অনেক কিছু আছে সেটাও আপনারা দেখতে পাবেন ব্যাডমিন্টন খেলতে পারবেন এছাড়াও ভেতরে এখানে বাংলাদেশ অন্যান্য হোটেলের মতো এখানেও খাবার দাবারের ব্যবস্থা আছে এবং আপনি চাইলে এখানে পার্টি করতে পারবেন বিভিন্ন অকেশনে উৎসব করতে পারবেন এবং এখানে পর্যাপ্ত লিফটের ব্যবস্থা আছে এটা একটা ইন্টারন্যাশনাল ফোর স্টার হোটেল এটা ড্রয়িং রুমটা দেখতে কেমন সেটা আমরা যদি দেখতে চাই তাহলে দেখতে পাবেন মনোরম পরিবেশ এখানে টেলিভিশন রয়েছে আপনারা খেলাধুলা বা বিনোদন করতে পারবেন ইনার সাইডের বেডগুলো খুব চমৎকার সুন্দর পরিবাটি এবং এখানে আপনারা যে হলটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা সেমিনারের জন্য ব্যবহার করতে পারবেন বা কোনো পার্টি বা উৎসবের জন্য ব্যবহার করতে পারবেন তো অত্যন্ত মনোরম পরিবেশ এবং কুড়িল বিশ্ব রোডের পাশে ঢাকা ক্যান্টনমেন্টের পাশে কুড়িল বিশ্ব রোডের হাইওয়ে দিয়েই একদম সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাইনিং হলটা ওইটা ছিল মিটিং হল এর পাশেই ডাইনিং হলটা কত সুন্দর মনোরম পরিবেশ তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে